সম্মানিত ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে একটি চোদ্দ ইঞ্চি টিভি দেখাবো তো নিয়ে আসা যাওয়ার কারণে এই টিভিটি দেখতে পারতেছেন ফুল ডে তো এই টিভিটি রাস্তার বেকাদের কারণে নিয়ে যেতে পারে নাই আসতে বলছে আমরা হোম সার্ভিসিং থেকে এসেছি তো এই টিভিটি হচ্ছে মিটসুবি বন্ধুরা আমি টিভিটির ব্যাকআপটি খুলে নিলাম আসলে এটার ভিতরে হচ্ছে গোল রাউন্ড স্পিকার আগে আমরা যখন সাদা কালো টেলিভিশনগুলি রিপেয়ারিং করতাম তো তখন আমরা এই ধরনের স্পিকার পাইতাম তো তারই একটা একটু নমুনা পেলাম এই ধরনের স্পিকার গুলাই এখন টিভির পরিস্থিতিটা খুবই ভয়াবহ দেখতে পারতেছেন একেবারে ময়লা জমে দেখেন কি একটা অবস্থা তো এটা আমি আগে পরিষ্কার করে নেব নষ্ট হয়ে যায় তো গ্রাম অঞ্চলে কত পুরাতন পুরাতন টিকিট করলাম যেটা ভাষা চিন্তাই করা এটা কি করবে এটা ডিসপ্লে চেঞ্জ করতে এটা ডিসপ্লে চেঞ্জ করতে এটা যদি সামনে যে আয়না লাগে তাই না এটা হয়তো থাকলে এটা একেবারে ড্যামেজ হতো এখন এটা 長くこれお食事でね、おさまきやまって、パンで。そう。で、そうすると、あ、パンフリードンプリの食事で、セパンフリープライムプルライド。So, itu lebih uh, ya. kan kan di ICT laga mobile set, terus ICT yang terasa setiap tur. So, terasa setiap tur CF, CMG, 6RMA. So, pakai itu sih, ada di sana. kulit ya seperti itu kampret ya sih asli menurut si asli mereka mereka takut sih karena kita kumpul alun jadi kalau di pasti kampret sih di pas ekstibiti pas kampret ya itu kalau lo harus lakukan itu কাগজ তুই তো জানোস তোর পলিথিন এটা তো বিয়ার্স এটা এখানে যেই বিয়ারটি রয়েছে সেটিও চেঞ্জ করে দিতে হবে সেটি একটু ভুল হয়েছে তো আমরা এখন এটা এই দুটি পার্টস খুলে নেব তারপর কি হয় এভাবেই এবং আমি যে রেজিস্টরটি যখন নষ্ট হয়ে গিয়েছিল সেই রেজিস্টরটি লাগিয়ে দিলাম এবং টিউবটিও দেখতে পাচ্ছেন টিউবটি সম্পূর্ণ নষ্ট হয়ে গিয়েছিল তো আমি এই টিউবটির আবার পুনরায় গোড়া থেকে মাথা বের করে তারপর সেটিং করে দেব যেহেতু এই টিউবটি আমার সাথে নেই যার কারণ কারণ তারপরও স্কিপ করে নিই তো ভিউয়ার্স আমি পাশ লাগিয়ে নিলাম এখন যে একটি প্রবলেম এটিও কিছু করার হ্যাঁ তো এই বিআরটিও চেঞ্জ করে দিতে হবে স্কিপ করে নিই তো আমি একটি নতুন পাশ নিয়েছি তো পাশটি এখন স্থাপন করব এবং সোল্ডারিং করে নিলাম তো এখানে আজকে শুধুমাত্র এক একটি দুটি তিনটি কাজ করে নিলাম তো এখন টিভিতে আমরা লাইন দিব আগে আমরা বাইপাস লাইন দিয়ে চেক করি বাইপাস রেসিকট নিয়েছি তারপর রেসিকট লাগিয়ে দিয়েছি তো এখন আমরা যতটুকু দেখতে পারলাম টিভিটি সম্ভবত হয়ে গেছে কারণ এটা নিয়ে রাস্তার শব্দটা আমার কানে এসেছে তারপরেও আমি ভোল্টেজটি আগে মেপে নেব আমাদের চলতে যে যে প্রয়োজন সেই সেই বুঝতে আমাদের পক্ষে আছে তো আমরা একটু দেখে নিই এখানে আমরা দেখতে পাচ্ছি আলোর চলে এসেছে যেহেতু এটা এই সমস্যাই ছিল ডিসি লাইনটা কি এই যে লাইন নাই জানলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ মোবাইলে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, টাকা আমরা সামনাসামনি করলে কবে না কবে লাইন দিছি বাইরের জন্য জিনিস যার ইমান ওরা আমার কাছে টাকা খুঁজো আয় না যে একবার খোয়া কর আর আয় বাবি ঠিক করছেন বা জিজ্ঞেস করেন লাইন নাই নাই ফোন দিমু থাকলে অবশ্যই আমার নাম্বার তো ফোন দিলে তো দেবো গা গা কেন আমার নাম্বার তো ফোন আমার নাম্বার ফোন দিলে কি মেকানিক তো ও আমার দরকার এখন আচ্ছা ঠিক আছে ঠিক আছে প্রয়োজন পড়তে থাকতে না আচ্ছা। দিয়ে আচ্ছা নাই তো থাক ভাই আপনি ঠিক তো করছেন যদি না ফোন মনে হ্যাঁ এটা হাই বোন 100% এখানে কোনো অন্য কোনো সমস্যা নাই মানে দেখে ভালো হইতো আপনি ছোট রিমোট আছে রিমোট এটা কি রিমোট রিমোট কাজ করে না একটু কাম করে না এই letak belakang gini loh. Ini tak ses, Pak. Pasti berapa? Atau lain? Remote bukan lo ses, bukan. Remote aja ini boleh lain. Game খেলে তো এবারে সুপার গুলো আসেনি গেম খেলে এবারে আসেনি এটা তো ইনস্টাগ্রাম থেকে ফেলে দিলাম আর মাত্র খালি তালা লাগাইলে তুমি চলে যাবে হ্যাঁ? এটা ভুল এটা আপনার ভালো কাজটার জন্য কারণ ওখানে চারটা লিক একটু ছিল তো লিকটা কাজ এরই বাটন কাজ এটা তো এটা মেশিন না এই কারণে ちゃんと乗って আদা আছে বুঝলি আদা আদা আনতে কি আদা ওই আশা ডেকে লেগে যাবে আশা গাছ কেটে লেগে যাবে আশা দিবা বাবা আশা ভালো লাগবে আসার কি বাইরে রাখবো তোর তোর বাইরে রাখি চাইছে আচ্ছা, আচ্ছা। আশায় লক্ষ্মী আছে আয়সায় বালা না তুই বালা না আমরা আশায় বালা বাইরে নিচে রাখছিলে এটার উপরে কি না কোনটা এটা আমি ইটের রাখছি Так, я платину. Mungkin ini kita dulu. Sudah dapat. Sudah dapat, Mak. Mama sudah dua. Kita sudah mau. Kamu jangan lagi. মুরগি করে যায় মন ভরে খাও Mikor? Hát miért amikor kriga? Hát, amikor nem tudom. De, de, de, de, de, de, de, de, de, de, de, তো ভিউয়ার্স আমাদের কাজটি আসলে ক্যামেরায় চলছে মনেই ভুলেই গেছি আমাদের কাজটি আমরা করতে সক্ষম হয়েছি তো এখন পুনরায় এটা একটু টেস্ট করে নেব তো সম্ভবত এই মাল্টিপ্লাগটার ভিতরে কোনো প্রবলেম রয়েছে যার কারণটা কানেকশন অনেকশন আসে তো অনেক সময় আসে না তো আমরা এখন এই টিভিটি ফিটিং করে নেব টিভিটি একেবারেই সম্পূর্ণ দেখার যোগ্য হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন টিভিটি অন হয়ে গিয়েছে তো কোনো ডিশ নাই যার কারণে একেবারেই ব্লাইন্ড দেখাচ্ছে তো একটু বাড়িয়ে দিই তো সেক্ষেত্রে আবার কি দেখতে পাচ্ছেন তো এখন বিষ নাই এটা কাজটা করে একটু বিপাকি করলাম